দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সকলকে শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের উপরে যেটি আছে হচ্ছে পৃষ্ঠতল পরিদর্শন ও পরিমাপের ধারণা গ্রহণের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সিলেবাসে এই অধ্যায়ের যে সকল বিষয় আমাদের অন্তর্ভুক্ত আছে তার ভিতর থেকে সার্বিক বিষয়ের উপরে ভিত্তি করে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সেগুলো রাফনেস ওয়েভিনেস ফ্লজ এবং লে এর সংজ্ঞা ও সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শনের বর্ণনা আশা করি এই আলোচনা শেষে এই অধ্যায়ের অপরাপর বিষয়গুলো সম্পর্কেও তোমরা সম্যক ধারণা অর্জন করতে পারবে তাহলে আমরা একটু দেখে নিতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সেশন শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেশন শেষে রাফনেস ওয়েভিনেস ক্লজ এবং লে এর সংজ্ঞা ও সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথড সম্পর্কে তোমরা জানতে পারবে এবং ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শন সম্পর্কে জানবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সকল আলোচনা শুরু করার পূর্বেই আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু ৩০ মিনিট সেটাকে আমরা একটু বিভাজন করে নিতে চাই আমাদের আলোচনা সুবিধার জন্য প্রতিদিনকার মতো আলোচনার জন্য মূল আলোচনার জন্য আমরা পনেরো মিনিট সময় বরাদ্দ রাখি এবং প্রথম দিকের সূচনা বক্তব্য শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনরালোচনার জন্য সাত মিনিট এবং শেষের দিকের প্রশ্নোত্তর বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য আট মিনিট সময় আমরা বরাদ্দ রাখতে চাই এবং প্রশ্নোত্তর অংশে আমরা আজকে একটু পিছনের দিকের আলোচনাটি করার চেষ্টা করব যেখানে আমাদের কারো কারো কোনো কোনো বন্ধুদের একটু সমস্যা আছে বলে আমি জানতে পেরেছি এবং আমার ব্যক্তিগত ধারণা থেকে অভিজ্ঞতা থেকে মনে করি ওখানে অনেক ছাত্রের সমস্যা থাকে আমরা দেখি সেখানে আমরা যখন যাব এবং আলোচনা করব তখন আমরা দেখতে পাবো সেগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের প্রথমেই যেটা আলোচনা করতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম পূর্ব পাঠে পুনরালোচনা সেখানটা আমরা শুরু করতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম nominal size basic size zero line limits of size tolerances clearance allowance deviation এবং ফিটস এই সকল পদ বা শব্দগুলোর নিয়ে আমরা বিস্তারিত চিত্রের মাধ্যমে আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম তারপরেই আমরা আলোচনা করেছিলাম ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায় বিষয়টি কি এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম selective assembly of machine parts বলতে কি বোঝায় এবং সেটি আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম ISO system of limits and ফিটসের আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম উদাহরণের সাহায্যে চিত্রের মাধ্যমে এবং সর্বশেষে লিমিট ফিট ক্লিয়ারেন্স অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা সমাধান করে সেটি আমরা আলোচনা করেছিলাম এবং বোঝার চেষ্টা করেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করি গত সেশন শেষে তোমরা এই সকল বিষয় এবং অপরাপর বিষয় নিয়ে অনুশীলন করেছো এবং সম্যক ধারণা অর্জন করতে পেরেছো তারপরেও আমি আজকে কয়েকটি বিষয়ের উপরে একটু পুনরায় আলোকপাত করতে চাই নমিনাল সাইজ এবং বেসিক সাইজ নিশ্চয়ই তোমাদের মনে আছে কি বলেছিলাম দুটো একই বিষয় শুধু বেসিক সাইজটি সম্পর্কে একটু বুঝে নিতে হবে যে আমরা যখন কোনো একটি বিষয়কে তৈরি করতে যাব তখন যে একটি মাপ তার উপরে ভিত্তি করে ওটি কতটুকু পরিমাণে মাপের একটু হেরফের হলে আমরা গ্রহণ করতে পারবো অর্থাৎ লিমিট নির্ধারণ করে দেওয়া হয় লিমিট অফ সাইজ নির্ধারণ করে দেওয়া হয় সেই যে মাপটির ভিত্তিতে ওইটা নির্ধারণ করে দেওয়া হয় সেটিকেই মূলত বেসিক সাইজ বলা হয় প্রকারান্তরে বেসিক সাইজ নমিনাল সাইজ একই জিনিস যেটা আমরা বারবার গত সেশনে বলেছিলাম জিরো লাইন আমরা চিত্রের মাধ্যমে বুঝিয়েছিলাম মূলত চিত্রে যখন বেসিক সাইজকে প্রদর্শন করা হয় সেটি যে রেখা দিয়ে বেসিক সাইজকে আউটলাইন হিসেবে চিহ্নিত করা হয় সেটাকে জিরো লাইন বলা হয় এবং জিরো লাইন বা বেসিক সাইজের সাপেক্ষেই কিন্তু আমরা ওই লিমিট অফ সাইজ যেটা সাপেক্ষে ডেভিয়েশন বা বিচ্যুতির পরিমাণ চিহ্নিত করা হয় সেটাকে নির্দিষ্ট করা হয় নির্দেশ করা হয় এবং তার সাপেক্ষে যখন আপার লিমিট নির্ধারণ করা হয় তখন সেটা জিরো লাইন উপরের দিকে দেখানো হয় লোয়ার লিমিট অরবিটকে জিরোলের নিচের দিকে দেখানো হয় যেটা প্লাস মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় ইত্যাদি কথাগুলো আমরা চিত্রে দেখিয়েছিলাম বলেছিলাম বুঝিয়েছিলাম লিমিটস অফ সাইজ টলারেন্সের উদাহরণ দিয়ে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলাম ক্লিয়ারেন্স অ্যালাউন্স ডেভিয়েশন ফিটস ইত্যাদি বিষয়গুলো ঠিক একইভাবে আমরা আলোচনা করেছিলাম ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের ক্ষেত্রেও কিন্তু এইভাবে আমরা উদাহরণ বলেছিলাম কিন্তু একটি জিনিস খেয়াল করো দারুণ একটি বিষয় ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং নিশ্চয়ই তোমাদের মনে আছে সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমরা করব কিন্তু যদি এমন হয় যে আমরা যন্ত্রাংশ তৈরি করছি বিভিন্ন জায়গায় তৈরি করছি কিন্তু সেটি যখন নষ্ট হবে ব্যবহার করতে করতে সেটি আর রিপ্লেস বা সমন্বয়যোগ্য করা যাচ্ছে না একের জায়গায় অপরকে প্রতিস্থাপন করা যাচ্ছে না তাহলে তা সেটি ব্যবহারযোগ্য থাকবে না এই অবস্থায় যদি এমনভাবে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয় যে আমরা যেখানেই তৈরি হোক না কেন এমন একটি আদর্শ বা এমন একটি বিষয়কে নির্ধারণ করে আমরা তৈরি করি যেটি প্রতিস্থাপনযোগ্য বা সমন্বয়যোগ্য হবে তখন সেই ম্যানুফ্যাকচারিং কৌশলটাকে বলা হবে হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এই কথাগুলো কিন্তু আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম বলেছিলাম এটার ক্ষেত্রে দুটো শব্দ আমরা ব্যবহার করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে পড়ে একটা বলেছিলাম হচ্ছে আমাদের ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি আর একটা বলেছিলাম লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি আশা করি তোমাদের সব কিছুই মনে আছে সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের ক্ষেত্রে আমরা এরকম বলার চেষ্টা করেছিলাম অ্যাসেম্বল করি আমরা মেশিন পার্টসকে কোনো সমস্যা নেই কিন্তু অত্যন্ত বেছে বেছে সিলেক্টিভ মেথডে যদি আমরা করতে চাই করি তখনই সেটাকে selective assembly of machine parts এর মধ্যে পরিগণিত করা হয় এবং এই জাতীয় মেথডকে ইন্ট্রোডিউস করা হয় ব্যবহার করা হয় খুব নির্ধারিত বা নির্দিষ্ট ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেখানে উদাহরণ হিসেবে আমরা শেষের দিকে বলেছিলাম অটোমোবাইল ইন্ডাস্ট্রি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি এই সকল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় আশা করি তোমাদের সব কিছুই মনে পড়ছে ISO system of limits and ফিটসের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আইএসও যে একটি অর্গানাইজেশন আছে সেটি যখন এরকম ইন্ডাস্ট্রির রেগুলেশনটা হলো চাহিদা বেড়ে গেলো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো তখন এই যে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিংয়ের কথা একটু আগে বললাম সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের কথা বললাম সেই সকল বিষয় যখন প্রসার লাভ করলো চাহিদাটা বেড়ে গেল প্রয়োজন হলো এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য ইনকর্পোরেট করার জন্য তখন সব কিছু তো লিমিটস এবং ফিটসের সঙ্গে সম্পর্কযুক্ত তখন আইএসও কি করলো তারা মনে করলো এইটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে সর্বজনীনভাবে আমরা এটাকে একটি সিস্টেমের মধ্যে না আনি তাহলে খুব একটি সমস্যা হয়ে যেতে পারে তাই সে কারণে তারা লিমিটস এবং ফিটসের একটি সিস্টেম ডেভেলপ করলো সেটাকেই তারা বলতেছে বা বলা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO system of limits and fits সেখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম আমরা ফান্ডামেন্টাল ডিভিশনের কথা বলেছিলাম সেক্ষেত্রে আইটি বা ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেডের কথা বলেছিলাম আমরা বেসিক সাইজের সাপেক্ষে ক্যাপিটাল লেটার স্মল লেটার এই সকল প্রতীক ব্যবহার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করি তোমাদের সবগুলোই মনে পড়ছে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম শেষের দিকে গত সেশনে আলোচনা করেছিলাম লিমিট ফিট ক্লিয়ারেন্স অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে এই সমস্যাগুলো তো যত তোমরা অনুশীলন করবে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে সমাধান করবে ততই তোমাদের আরও কি বলা যায় তোমাদের এই এই জাতীয় বুদ্ধি এবং কৌশলগুলো খুলে যাবে আশা করি সেগুলো তোমরা করেছো এবং ভবিষ্যতে আরও করবে আমরা তাহলে চলে যেতে চাই আজকের জন্য নির্ধারিত যে অধ্যায়টি তার প্রথম আলোচনায় প্রথমে আমরা শুরু করব রাফনেস ওয়েভিনেস ফ্লজ এবং লে এর সংজ্ঞা এবং সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা এই আলোচনা শুরুতেই আমরা চিত্র এক দেখতে পাচ্ছি এবং চিত্র দুই দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ চিত্র একে যে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি সেগুলো আসলে কি তোমরা কি নিশ্চয়ই পরিচিত আমি বিশ্বাস করি তোমাদের সবগুলোই পরিচিত কিন্তু একটু জিজ্ঞাসা করতে চাই এক্ষেত্রে কয়েকটি টার্ম আছে তোমাদের নিশ্চয়ই সেগুলো শোনা আছে জানা আছে কিন্তু আমি নতুন করে তোমাদেরকে কানে দিতে চাই একটা হচ্ছে সারফেস ফিনিশ একটা হচ্ছে সারফেস টেকচার এই জাতীয় কিছু শব্দ আছে সকল কিছুই কিন্তু একই জাতীয় শব্দ এবং একই বিষয়কে প্রকাশ করা হয় টার্মিনোলজি ভিন্ন অর্থাৎ পরিভাষা ভিন্ন কিন্তু প্রকাশ করা হয় একই বিষয়কে চিহ্নিত করা হয় একই বিষয়কে চিত্র এক হচ্ছে এরকম একটি বিষয় আমরা একটু পরে সেটাকে ব্যাখ্যা দিচ্ছি আর চিত্র দুই হচ্ছে চিত্র দুই হচ্ছে ওই চিত্র একের একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আমরা একদম সিনথেসিস করলাম যে কোন অবস্থায় সেটিকে কেমন থাকে আমরা পরিষ্কার করে একবারে পর্যালোচনা করার জন্য একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে এখন আলোচনাটা শুরু করি প্রথমেই আলোচনার শুরুতে যে পদ বা টার্মটা যে শব্দটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লে লেটা কি লে হচ্ছে এমন একটি বিষয় আমরা যখন কোনো একটি যন্ত্রাংশ বা দ্রব্য সামগ্রী তৈরি করি সেটি কিভাবে তৈরি হয় অনেকগুলো পৃষ্ঠতল দিয়ে সেটি তৈরি হয় তো মনে করি একটি সারফেস আমরা তৈরি করলাম মেশিনিং করে বা যে কোনো উপায়ে ফাইলিং করি ঠিক আছে তো এই যে সারফেসটি তৈরি করলাম সেই সারফেসটি তৈরি করার সঙ্গে সঙ্গে বা তৈরি করার পরে যে প্রক্রিয়ায় তৈরি করলাম সেই সারফেসের উপরে যে কাটিং টুল বা মেশিনিং টুল বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি ওই সারফেসটাকে তৈরি করলাম সেই ইনস্ট্রুমেন্টের যে একটি চিহ্ন সারফেস তৈরি করার ক্ষেত্রে থেকে যাবে বা ওর একটি ওর যে ওটা যে পরিচালনা হয়েছে ওটা যে পরিচালিত হয়েছে সারফেসের উপরে পরিচালিত হয়ে ওই সারফেসটিকে সে তৈরি করেছে এর যে একটি চিহ্ন রেখে যাবে সেই চিহ্নটাকেই বলা হয় হচ্ছে লে সব সোজা কথায় এবং তার যেটি ডিরেকশন থাকবে কোন দিক থেকে কোন দিকে সেই ইনস্ট্রুমেন্টটি বা টুলসটি বা ডিভাইসটি পরিচালিত হয়ে ওই সার্ফেসটিকে তৈরি করেছে এটা কি বলা হবে লে আমরা নিশ্চয়ই চিত্রে দেখতে পাচ্ছি লে অফ ডিরেকশন ঠিক আছে আর কিচ্ছু না লে অফ ডিরেকশন যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ডিভাইস দিয়ে যে টুলস দিয়ে সার্ফেসটিকে তৈরি করা হবে সেই টুলস যখন পরিচালিত হবে সেটি কোন দিক থেকে কোন দিকে যে আমরা তৈরি হলো সেটাকেই বলা হবে লেম তার আগে আরেকটি কথা বলে রাখি একটু বাদ পড়ে গেছে সেটা হচ্ছে এই এই যে রাফনেস ওয়েভিনেস লে এগুলো হচ্ছে একটু আগে যে বলতেছিলাম সার্ফেস টেক্সচার সার্ফেস টপোলজি এবং সার্ফেস ফিনিশ এই জিনিসগুলোর অনেকগুলো কম্পোনেন্ট বা অংশ নিয়ে এই শব্দগুলোকে তৈরি করা হয় বা বলা হয় বা প্রকাশ করা হয় এই কম্পোনেন্টসগুলোই হচ্ছে এই জিনিসগুলো কি কি লে একটি ওয়েভিনেস একটি রাফনেস একটি সকলগুলোকে নিয়ে বলা হয় সারফেস ফিনিশ সকলগুলোকে সকলগুলোকে নিয়ে বলা হবে একত্রিতভাবে সারফেস স্ট্রাকচার তাহলে একটি কম্পোনেন্টস হচ্ছে লে আশা করি আমরা এখন বুঝতে পারলাম এরপরে আমরা চলে আসব রাফনেস রাফনেসটা আমরা কি বলতে পারি রাফনেসটা হচ্ছে হেই এই যে আমরা যে টুলস বা ডিভাইসটি দিয়ে ওই সার্ফেসটিকে তৈরি করলাম সেই ডিভাইসটি বা টুলসটি যখন সার্ফেসটিকে তৈরি করলো তখন ওটির একটি ডিরেকশন থাকবে কোন দিক থেকে কোন দিকে চললো তার একটি রোটেশন থাকবে তার একটি ডেপথ অফ কাট থাকবে তার একটি ফিট থাকবে এই সকল জিনিস থাকা উচিত নাকি ফাইলিং করলেও থাকবে লেদ মেশিনে কাজ করলেও থাকবে ড্রিল মেশিনে কাজ করলেও থাকবে মেলিং মেশিনে কাজ করলেও থাকবে আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো আমরা যে কোনো একটি মেশিন বা যে কোনো একটি উপায়কে মাথায় রেখে কল্পনা করে আমরা চিন্তাটি করব যাই হোক এই রাফনেসের বিষয়টি হবে হচ্ছে এরকম একটি বিষয় যে আমরা যখন এটা করব তখন তৈরি হবে হচ্ছে ডেপথ অফ কাটের বেলায় যে আমরা ডেপথ অফ কাট কত দিলাম তার সাপেক্ষে আমরা যে চিহ্নটি তৈরি হবে সেটা কি বলা হবে হচ্ছে রাফনেসের একটি কারণ আশা করি বুঝতে পারছি খেয়াল করে দেখো এখানে দেখানো হচ্ছে হাইট অফ রাফনেস আমি ডেপথ অফ কাট দেওয়ার কারণে এই গভীরতাটুকু তৈরি হবে আশা করি বুঝতে পেরেছি তাহলে এখানে বলা হচ্ছে রাফনেস উইথ এটা কোন কারণে এটা হবে হচ্ছে আমাদের উইথের কারণে আমাদের এই যে উইথটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের ফিড রেটের কারণে আমরা কোনভাবে আমরা ফিডটা দিয়েছিলাম এইটার কারণে তাহলে ডেপথ অফ কাট এবং ফিডের কারণে হচ্ছে আমাদের রাফনেসটি যদি যে তার সারফেস টেকচারের ক্ষেত্রে রাফনেস নামক যে একটি ঘটনা ঘটবে সেটি তৈরি হবে এটার কারণে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম এটাকে প্রকাশ করা হবে সাধারণত আর এ ব্যবহার করে আর ক্যাপিটাল আর এবং স্মল এ সাফিক্স হিসেবে ব্যবহার করে এরপরে আমাদের আরও একটি ঘটনা থাকে মেশিনিং করার ক্ষেত্রে সারফেস তৈরি করার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কখনো কখনো আমরা ভাইব্রেশনজনিত ত্রুটি ঘটতে পারে কখনো কখনো অন্য আমাদের ইরেগুলার কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে যার কারণে আমাদের এই যখন ডেপথ অফ কার্ড দিব ফিড দিব তার মধ্যে কিছু ব্যত্যয় ঘটবে তার কারণে আমাদের এই রাফনেসের যে একটি সিকোয়েন্স সেটা একটু বড় রকমের ঘটনা ঘটে ঘটাই দিতে পারে সেই ঘটনাটি যখন ঘটবে তখনই হবে হচ্ছে ওয়েভিনেস এবং ওয়েভিনেসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে হচ্ছে রাফনেসের যে উইথ তার থেকে বড় একটি ঘটনা ঘটবে সেটাকেই বলা হবে হচ্ছে ওয়েভিনেস আশা করি আমরা বুঝতে পেরেছি ওয়েভিনেসটা ঘটবে হচ্ছে আমাদের যখন রাফনেসের থেকে বড় একটি ঘটনা ঘটবে ডিউ টু ভাইব্রেশন বা এই জাতীয় কোনো ঘটনা যখন ঘটবে তখন এটি করবে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আরেকটি বিষয় থাকবে সেটা হচ্ছে ফ্ল আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে ফ্লটি হচ্ছে একেবারে অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত যদি কোনো একটি সারফেস টেকচারের ত্রুটি ঘটে যায় তখন সেটিকে বলা হবে হচ্ছে ফ্ল আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি লে বলতে যেরকম একটি বিষয়কে উপস্থাপন করা হলো সেরকম নয় রাফনেস বলতে যেরকম একটি কাটিং টুলের যে ঘটনাগুলো ঘটে তার সাপেক্ষে না তার থেকে একদম ব্যতিক্রম রকমের যে একটি বিষয় সেরকম তখন সেটা ফ্ল হবে এবং ওয়েবিনেসের ক্ষেত্র যেরকম কাটিং টুলের সাপেক্ষে যেরকম ঘটনা ঘটতে পারে ভাইব্রেশন বা অন্য কোনো সেরকমও নয় একেবারে অপ্রত্যাশিত অন্য কোনো জাতীয় যখন দুর্ঘটনা ঘটবে বা সমস্যা তৈরি হবে তার কারণে সারফেস টেকচারের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে তখনই সেটাকে বলা হবে হচ্ছে ফ্ল এই হচ্ছে আমাদের রাফনেস ওয়েভিনেস এবং ফ্লর সংজ্ঞা এবং এর বিস্তারিত বিবরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উদ্ভাবন করতে পেরেছো আমরা এখন চলে যেতে চাই সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা এখানে চিত্রের মাধ্যমে আমরা একটু দেখব তারপরে কতগুলো প্রতীক ব্যবহার করা হয় প্রতীক মানে সিম্বল সবগুলো সিম্বল যে চিত্রটি দেখানো হচ্ছে একটু ত্রিভুজ এবং একটি আমাদের টিক মার্কের মতো এবং তার উপরে কতগুলো বর্ণমালা C A B D E সবগুলো মিলে একটি প্রতীক তারপরে আমি ভিন্ন ভিন্ন করে বলতে চাই গোটা প্রতীকটার মধ্যে যে একটি ব্যাখ্যা সেটাই আমরা আলোচনা করব এই গোটা প্রতীকটা কি বলা হবে সারফেস ফিনিশকে চিহ্নিত করতে ISO method ISO method to indicate the surface finish এই গোটা প্রতীকটি কিন্তু সারফেস ফিনিশকে চিহ্নিত করতে সকল সময় ব্যবহার করা হবে না যেমন সি কখনো কখনো থাকতেও পারে নাও থাকতে পারে এ থাকতেও পারে নাও থাকতে পারে বি ডি ই সকল বেলায় একই কথা কিন্তু টোটাল বিষয়টি তোমাদের সামনে একটু উপস্থাপন করলাম দেখো মূল যে একটি টিক মার্কের মতো সেটার বেলাও কিন্তু একটু ভেরিয়েশন হতে পারে নিচের দিকে দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে দেখলাম যদি এরকম একটি চিত্র থাকে তখন সেটাকে বুঝতে হবে material removal not allowed material removal করা যাবে না আর যদি এরকম থাকে যেটা দেখানো হচ্ছে চিত্র তাহলে হবে material removal required material removal করতে হবে এরপরে সি এই সির জায়গাটায় কি থাকবে তথ্যটা কি থাকবে তথ্যটা থাকবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং মেথড ম্যানুফ্যাকচারিং মেথডটা কি হবে সেটা কিন্তু এইখানে লেখা থাকবে সি মানে কিন্তু ওর জায়গাটা হচ্ছে এই কারণে যে ম্যানুফ্যাকচারিং মেথডটা ওই জায়গাটায় বলা থাকবে এটা হচ্ছে তোমাদের বোঝার বিষয় তারপরে হচ্ছে এ এই জায়গাটায় এ মানে হচ্ছে এই জায়গাটা একটা তথ্য থাকবে সেই তথ্যটা কি থাকবে সারফেস প্যারামিটার সারফেসের প্যারামিটার কতভাবে প্রকাশ করা যেতে পারে কত রকমের থাকতে পারে সেই বিষয়গুলো এ বলতে এই জায়গাটায় উল্লেখ থাকবে এইখানে সেই প্যারামিটারগুলো কত রকমের হতে পারে বিস্তারিত D F S L R Z L C V সব দিয়ে দেখানো আছে আমি বিস্তারিত পরপর পরপর সবগুলো পড়ে তোমাদের আলোচনা করছি না কারণ এর সঙ্গে প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড না থাকলে সকলগুলো তোমরা বললেও বুঝতে পারবে না এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যখন প্র্যাকটিক্যালি চাকরি জীবনে কাজ করবে তখন এর সঙ্গে যখন অ্যাসোসিয়েটেড হবে তখন আরও ভালো বুঝতে পারবে একটু দেখে নেবে কিন্তু তথ্যটি এরকম থাকবে সকল সময় এর এই সকল তথ্যগুলো প্রয়োজন নাও হতে পারে এবং হবেই না এটাই নিশ্চিত বি বলতে কি তথ্য বি বলতে হবে হচ্ছে সেকেন্ডারি সারফেস প্যারামিটার আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে বির এই জায়গায় সেটা উল্লেখ থাকবে ডি বলতে কি বোঝায় ডি বল থাকবে হচ্ছে লে লেটা কি হবে কেমন হবে সেটা এখানে উল্লেখ থাকবে যেমন এখানে দেখো এই চিহ্ন প্যারালাল হবে এই চিহ্ন থাকলে পারপেন্ডিকুলার এরকম করে এতগুলো থাকতে পারে এবং এই বলতে কি মিনিমাম ম্যাটেরিয়াল রিমুভাল কতটুকু হবে তাও এখানে থাকতে পারে সবসময় থাকবে বা থাকতেই হবে এমন কোনো কথা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাই পরের অংশে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শনের বর্ণনা আমরা চিত্রেই দেখতে পাচ্ছি যে একটি সারফেস খুব বড় আকারে দেখানো হচ্ছে ভীষণ একটা ইরেগুলারিটিস পাহাড় পর্বতের মতো কিন্তু একটি আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে চাচ্ছি যেটি কিন্তু ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট আছে হচ্ছে stylus amplifying device recording device skid মূল বিষয়টা হচ্ছে এই যে ডিরেক্ট মেজারিং মেথড এবং সেটা হচ্ছে ডায়মন্ড স্টাইলেস অ্যানালাইজার ব্যবহার করেছি এটা কিন্তু ব্যবহার করে মূলত মানে এর এনার্জি সোর্সটা কি এর একমাত্র এনার্জি সোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি কিন্তু মেকানিক্যালি কাজ করবে রিড করবে কিন্তু শেষ পর্যন্ত সে আমাদেরকে স্টোর করতে পারবে এই ফ্যাসিলিটি তার থাকবে এবং অ্যাম্প্লিফাইং করতে পারবে এই ফ্যাসিলিটি থাকবে দুটো ফ্যাসিলিটি সমৃদ্ধ অবশ্যই হতে হবে এবং থাকবেই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটু তথ্য আর মেকানিক্যালি প্রথমে সে কাজ করবে সে কারণেই বলা হচ্ছে ডিরেক্ট মেজারিং মেথড অর্থাৎ আমি সরাসরি এখান থেকে সার্কেসের উপরে নিয়ে আমি এটাকে দেখতে পাবো কাজ করতে পারবো এবং পরে আমি অ্যাম্প্লিফাইং করে সেটাকে বুঝতে পারবো তাহলে আমরা একটু দেখি কি করে কাজটি করে এবং পরে আরেকটি চিত্র দিয়ে আমরা পরের স্লাইডে দেখতে পাবো যে আমরা আসলে অ্যাম্প্লিফাইং এবং রেকর্ডিংটা কোনভাবে সেটা স্টোর করতেছি দেখো স্কিট একটি ডিভাইস থাকবে এবং স্টাইলাস একটি ডিভাইস থাকবে এই দুটো বুঝলে আমাদের হবে এই যে সারফেসের রেগুলেটরস আছে এর ভিতরে স্টাইলাস সে কিন্তু মূল ডিভাইস যেটি কিনা সেন্স করবে যে কতখানি নিচে নামতেছে আমাদের হিলের পরে কতখানি উপরে উঠতেছে পিকে উঠতেছে বা ক্রেস্টে উঠতেছে এটা কিন্তু সে সেন্স করবে আর স্কিট সে কি করবে সে ওইটাকে নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে ধরে রাখার জন্য নির্দিষ্ট পথে আসার জন্য সে সকল সময় নিয়ন্ত্রণ করবে এই দুটো ডিভাইস মেকানিক্যালি খুব দারুণভাবে ওটাকে নিয়ন্ত্রণ করবে আর এর পরের জিনিসগুলো সব ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে কাজ করবে সে শুধু সেন্স করে পরে পাঠিয়ে দেবে ড্রাইভিং ইউনিটে এবং ড্রাইভিং ইউনিটের মাধ্যমে আমরা ওটাকে অ্যাম্প্লিফাইং করবো এবং রেকর্ডিং করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কতটুকু পরিমাণে সারফেসের ইরেগুলেটিস আছে সেই জন্য এখানে বলো সারফেস সার্ফেস বিইং মেজার্ড আমরা এটা সারফেস দেখানোর চেষ্টা করেছি আর এখানে আমরা হিঞ্জের মাধ্যমে স্টাইল আসতে একটু নিচে উপরে ওঠার ব্যবস্থা থাকবে এবং ড্রাইভিং ইউনিটের বিষয়টা হচ্ছে এখানে এই যে আমরা কম্পিউটার জেনারেটেড বা কম্পিউটার ওরিয়েন্টেড আমরা ডিভাইসের মাধ্যমে বলতে চাচ্ছি এখানে যেমন আমরা ডিটেক্ট করব এবং সর্বশেষে প্রসেস করে অ্যাম্প্লিফাইং করে রেকর্ড করতে পারবো এই হচ্ছে আমাদের সর্বশেষ একটি অবস্থা ডিরেক্ট মেজারিং মেথডের ক্ষেত্রে এই জায়গাটায় আমাদের কিন্তু বুঝতে হবে আমাদের এই এই মাপার পদ্ধতিটি আমাদের দুই রকমের হতে পারবে কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট বেসিসের কন্ট্যাক্ট বেসিসের হচ্ছে আমরা এখন আলোচনা করছি আর নন কন্ট্যাক্টে যেটা হতে পারে ইন্টারফেরোমিটার তার মধ্যে একটি অত্যন্ত সহজ পদ্ধতি যেটা কিনা আমরা অপটিক্যাল মেজারিং ডিভাইস পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে আগামীতে আলোচনা করবো বলে আশা করি তখন আমি যখন আলোচনা করব তখন তোমরা শুনতে পাবে দেখতে পারবে আশা করি বুঝতে পারবে একটু জেনে রাখো এখন আপাতত আমরা কন্ট্যাক্ট সিস্টেম যেটা কিনা সার্ফেসের সঙ্গে স্টাইলাস স্পর্শ করে সরাসরি সে নিচে উপরে উঠে মেজার করলো তারপরে ইমপ্লিফাইং করলো তারপরে রেকর্ড করে আমাদেরকে প্রদর্শন করে বলে দিল হ্যাঁ এতটুকু পরিমাণে ওঠানামা বা আপস অ্যান্ড ডাউনস আছে ইত্যাদি বিষয়গুলো সে মেজার করতে পারলো আশা করি আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের যে যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে তোমাদের যে বিষয়টুকু শুনলে এবং বুঝলে তার ভিতর থেকে প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন থাকা নিশ্চয়ই ভালো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো কমেন্টস করে জানাবে আমরা আগামী সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এই প্রশ্নোত্তর পর্বে আমি প্রথম দিকে যেটা বলেছিলাম আমরা একটু দেখে নিতে চাই চতুর্থ অধ্যায়ে এই ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল নিয়ে আমরা যে আলোচনাটি করেছিলাম সেখানে কোনো কোনো বন্ধুর সমস্যা থাকতে পারে একটু দ্রুত আমরা এই জিনিসটুকু একটু আলোকপাত করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি ডপটেল গ্রুপ এখানে দেখতে পাচ্ছি যার অ্যাঙ্গেলটা আমরা মাপতে চাই কোন অ্যাঙ্গেল এই যে ডপটেল গ্রুপ এটা হচ্ছে একটি মেল ডপটেল অর্থাৎ বাইরের দিকে এক্সপোজ করা এখানে যে একটি বি ভেল অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটি মাপতে চাই মনে করি এটা সারফেসের সঙ্গে আনুভূমিক তলের সঙ্গে ভার্টিক্যাল যে রেখা যদি টানি সেই রেখার সঙ্গে অ্যাঙ্গেলটি এ কোণ তৈরি করে আসে এই অবস্থায় আমরা এর অ্যাঙ্গেলটি মাপতে চাই মনে করি ডপটেইল গ্রুপ অ্যাঙ্গেল হচ্ছে এ কি কি ডিভাইস ব্যবহার করব দুইটি যথাযথ এবং একই ব্যাসে রোলার বা pin vernier calliper slip gauge এবং সারফেস প্লেট ব্যবহার করব ঠিক আছে তো এই অবস্থায় আমরা পূর্বে আলোচনা করেছি খুব দ্রুত আগালে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমরা সকল কিছু বসিয়ে নিলাম বসানোর পরে যে অবস্থাটি হলো আমরা চিত্র একটি তৈরি করে ফেললাম এ বি সি এই অবস্থায় এই রোলার থেকে এই রোলারের বাইরে এল টু এবং এই রোলার থেকে এই রোলারের বাইরের আমরা দূরত্ব মেপে ফেললাম এল ওয়ান আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেল এটা বের করা ত্রিভুজ এ বি সি এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা সেটাই তো আমাদের কাছে আমার জিজ্ঞাসা কোন B A C is equal to কোন এ বলো এখানে আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না যদি আমরা দুটো সমান্তরাল রেখা এবং মাঝখানে একটি হেলানো রেখা দিয়ে সেট করি তাহলে অবশ্যই এটি আমরা বলতে পারি যে কোন B A C is equal to কোন এ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে BC is equal to L two minus L one by two BC এই যে দূরত্বটুকু বিসি এক পাশের দৈর্ঘ্য সেটুকু আমরা পাবো কি করে L two minus L one L two minus L one L two minus L one করলে হবে দুই পাশ থেকে দৈর্ঘ্য একে দুই দিয়ে ভাগ দিলেই পাবো হচ্ছে বিসি কেমন করে পাবো এর কিন্তু ডি বাই টু আছে এরও ডি বাই টু আছে এই যে বাড়তি এই পাশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটুকু তোমাকে কল্পনা করে একটু হিসাবে বারবার নিতেও আমি বলছি তাহলে বিসি এক পাশের দৈর্ঘ্য সেই জন্য এখানে দুই দিয়ে ভাগ করলেই এক পাশের দৈর্ঘ্য পেয়ে যাব যদি বিসি পেয়ে যাই আর এসি এসি এই দৈর্ঘ্যটি নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এখান থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত দৈর্ঘ্য যদি উচ্চতায় স্লিপ গেজের সাথে এইস হয় তাহলে এই সেন্টার টু এই সেন্টার পর্যন্ত উচ্চতা নিশ্চয়ই এইস হবে আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের সাপেক্ষে tan A is equal to লম্ব বাই ভূমি তাহলে A is equal to tan inverse লম্ব বাই ভূমি দেখো বলতে পারি কি না আমি ঠিক তাই লিখেছি আশা করি এর মধ্যে কোনো কঠিন কি নেই ঠিক আছে তো চলে যেতে চাই পরের অংশে ফিমেল ডপটেল গ্রুপ একই রকম বক্তব্য একই রকম আলোচনা কোনো কঠিন কিছু নেই শুধুমাত্র চিত্রটা একটু পার্থক্য কিন্তু ওই সেই দৈর্ঘ্যের ক্ষেত্রে B O one BO one এই দূরত্বটা বের করতে হবে এই দূরত্বটা বের করতে হবে আগের মতো হিসাব হবে L one minus L two by two এবং বিও টু হচ্ছে উচ্চতা সেটা হবে এইসের সমান একদম একই রকম কথা একই রকম হিসাব সেই জন্য আমি এখানে সময় নষ্ট করতে চাই না শুধুমাত্র তোমাদেরকে কল্পনা করতে হবে এবং মাথায় রাখতে হবে এখানকার ডি বাই টুটা কিন্তু আমাদের বিবেচনা রেখে হিসাবটি করতে হবে তাহলে এই ত্রিভুজ থেকে আবারও এরকম ট্যান অফ এ মানে হচ্ছে লম্ব ভূমি সেখান থেকে এই ইজিক্যাল টু আমরা এই কথাটি বলতে পারি অ্যাঙ্গেলটা বের হয়ে গেল যদি সাইজের ক্ষেত্রে চলে আসি ডপটেল গ্রুপের সাইজের ক্ষেত্রে তাহলে এরকম একটি ফিমেল সাইজ আমরা বের করতে চাই এবং এরকম বলতে পারি ডপটেল মেল ডপটেলের ক্ষেত্রে মনে করি প্রত্যাশিত প্রান্তদয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই এই দূরত্বটাই আমরা মাপতে পারি না সেটা আমরা মনে করি এই আবার যখন ফিমেলের ক্ষেত্রে বলি তখন আবার আমাদের কি হয় যে বি দূরত্বটি আমরা সবসময় মাপতে পারি না খুব কঠিন হয়ে যায় এই অবস্থায় যদি এ এবং বি মাপতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মাপটি পেয়ে যাব আমরা মনে করি কোনটা হচ্ছে এ এবং ওই একই রকম এই যে রোলার এবং পিন বা ভাইনার ক্যালিপার সারফেস প্লেট ব্যবহার করব খেয়াল করো এখান থেকে যদি আমরা এইটুকু পেয়ে যাই এই মেলের ক্ষেত্রে x is equal to a plus d by 2 d by two মানে d plus d into cot alpha by two এই জিনিসটুকু তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে আমি সেটাই আলোচনায় আসতে চাচ্ছি যদি পেয়ে যাই তাহলে এক্স এর সমান তোমরা দূরত্বটি পাও কিনা x is equal to a plus d by two d by d by two মানে ডি প্লাস এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ওই দূরত্বটুকু যদি আমরা এই ত্রিভুজটি থেকে বুঝতে পারি এই বি সি তাহলেই কি আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারবো এই ইকুয়েশনটা বুঝতে পারলে নিশ্চয়ই আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারবো এর মানটা বের করতে পারবো যদি এর মানটা বুঝতে পারি তাহলে নিচের চিত্রের এই ওয়াই মানটাও বুঝতে পারবো এবং এক্ষেত্রেও বুঝতে পারবো দেখো তো এই ইকুয়েশন থেকে ও বি আমরা জানি কি না ডি বাই টু এবং এখান থেকে আলফা বাই টু হচ্ছে আমরা মাঝখান থেকে ভাগ করে ফেললাম তাহলে এই অ্যাঙ্গেল যদি আলফা হয় আলফা বাই টু হলো তাহলে এখান থেকে বি সির মানটা আমরা বের করে ফেলতে পারি এবং সেখান থেকে আমরা এটা বলতে পারি কি না d by two d into cot of alpha by two এই বিসির মানটা যেহেতু দুই পাশে বিসি আছে তাকে দুই দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এইভাবে দুই পাশে চিন্তা করলে কিন্তু আমরা ঘটনাটি একই রকম বুঝতে পারবো এবং একইভাবে পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ পুনরায় আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলে আসতে চাচ্ছি আজকের যে সেশন সপ্তম অধ্যায় তার বাড়ির কাজ চিত্রসহ রাফনেস ওয়েভিনেস এবং লেয়ের সংজ্ঞা লিখবে এবং চিত্র ও প্রতীকের মাধ্যমে সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডকে সুন্দর করে দেখিয়ে খাতায় লিখে সংরক্ষণ করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সেশনের একদম শেষ প্রান্তে এতক্ষণ ধরে তোমরা এবং সম্মানিত যে সকল ভিউয়ার আমার সেশনে অংশগ্রহণ করলো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে সেশনটি দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সেশনটি এখানে শেষ করছি সকলকে পুনরায় ধন্যবাদ এবং আগামীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ করছি পুনশ্চ সকলকে ধন্যবাদ